আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি প্রত্যেকে অনেক অনেক বেশি ভালো আছে তো সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে আসলাম কেননা গাইস আজ রাত বারোটার পরেই কিন্তু আমাদের গেমের মধ্যে নতুন একটা ইভেন্ট ঢুকেছে লেস স্মোর আমরা প্রত্যেকে কনফার্ম ছিলাম যে আমাদের একশো পার্সেন্ট বোনাস ইভেন্ট ঢুকবে বাট আমাদের কিন্তু লেস স্মোর দিয়েছে যেটা আমরা একশো আশি টাকায় পাঁচশো বিশ ডেমন নিতে পারবো তবে গাইস এটা হলো আমরা কিভাবে নেব এবং এই নিয়ে কিন্তু ইউটিউবে অনেক ভিডিও থাকলেও তারা কিন্তু দেখায়নি যে এটা আমরা কীভাবে পারচেস করতেছি তো তোমাদেরকে দেখাবো কীভাবে আমরা এটা নিতেছি কীভাবে পারচেস করতেছি এ টু জেড তবে গাইস এটা নেওয়ার জন্য কিন্তু আমাদের আইডিতে কি থাকতে হবে তোমাদের একটু বলি দেখো তোমরা ভালো করে লক্ষ্য করো দেখো এখানে কিন্তু আমাকে ফার্স্টে ষাট পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে যেটা আমি একশো আশি টাকা দিয়ে পাঁচশো বিশ ডায়মন্ড নিতে পারবো কেননা আমার আইডিটা কিন্তু পঞ্চাশ ডায়মন্ডের নিচে আছে মানে এই অফারটা নিতে হলে অবশ্যই আমাদের আইডিটা পঞ্চাশ ডায়মন্ডের নিচে থাকতে হবে আমাদের আইডি যদি পঞ্চাশ ডায়মন্ড থেকে দেড়শো ডায়মন্ডের ভেতর থাকে তাহলে আমরা চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবো এবং এটা নিতে আমাদের দুশো সত্তর টাকা খরচ পড়ে যাবে তাছাড়া যদি দেড়শো ডায়মন্ড থেকে তিনশো ডায়মন্ডের মধ্যে থাকে তাহলে কিন্তু আমাদের বিশ পার্সেন্ট অফ দেবে এবং এটা আমাদের তিনশো ষাট ষাট টাকা দিয়ে নিতে হবে এবং যদি আমাদের আইটে তিনশো ডায়মন্ড প্লাস ডায়মন্ড থাকে তাহলে কিন্তু কোনো ডিসকাউন্টই আমরা পাবো না এটা আমাদের পাঁচশো টাকা দিয়েই নিতে হবে এখানে সাড়ে চারশো টাকা দেখালে আমাদের পাঁচশো টাকায় খরচ পড়ে যাবে তো এভাবে আমাদের কোনো লাভ হবে না তো এখন আমি যেহেতু একশো ষাট মানে একশো টাকা দিয়ে আমি ষাট পার্সেন্ট ডিসকাউন্ট এটা নেব পাঁচশো বিশ ডেমন তো এটার উপর যদি আমি ক্লিক দেয় তো বর্তমানে বাংলাদেশ থেকে কিন্তু ইনগেম দেওয়া যায় না কারণ একটু ঝামেলা করে তো এর জন্য আমরা কি করব জাস্ট আমার প্রোফাইলে চলে যাব দেন প্রোফাইলে আসার পর আমি কি করতেছি এখান থেকে আমার ইউআইডি মানে আমাদের গেমের যে ইউআইডিটা আছে সেই ইউআইডিটা আমরা এখান থেকে কপি করব ওকে তো জাস্ট কপি করে নিলাম কপি করার পর আমরা চলে যাব সরাসরি ক্রোমে অ্যান্ড ক্রোমে আসার পর আমরা বিডি গেমস বা যে ওয়েবসাইটটা দেখতে পাবো সেই ওয়েবসাইটটা আমরা ভিজিট করব ভিজিট করার পর এখানে দেখো আমাদের ফ্রি ফায়ার বলে যে অপশানটা আছে এটার উপরে ক্লিক দেবো তারপর আমরা প্লেয়ার আইডির উপরে ক্লিক দেবো তারপর আমাদের প্লেয়ার আইডিটা মানে গেমের ইউআইটা বসিয়ে আমরা নিচে লগ ইন বাটনে ক্লিক দিয়ে দেবো তারপরে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের লেসমো টপের একটা ব্যানার শো করেছে তো এই পপ আপের ওপরে যদি আমরা ক্লিক দিয়ে দেন দেখতে পাবো যে এখানে এখন আমরা পেমেন্ট করতে পারবো শুধুমাত্র আশি সেল দিয়ে খুবই কম প্রাইসে কিন্তু আমরা এখান থেকে নিতে পারতেছি তাছাড়া দেখো যেহেতু আমার আইতে ষাট পার্সেন্টের জন্য আশি সেল এবং আমার এটা যদি চল্লিশ পার্সেন্ট পাইতাম তাহলে কিন্তু আমরা একশো বিশ সেল লাগতো এবং আমাদের ষাট পার্সেন্ট অফে কিন্তু আমরা একশো ষাট সেল এবং আমরা জিরো পার্সেন্ট অফে কিন্তু আমরা কোনো প্রকারই কিন্তু এখানে ডিসকাউন্ট পেতাম না এবং আমাদের খরচটাও বেশি পড়ে যেত তো অবশ্যই এটা নেওয়ার জন্য আমাদের আইটে পঞ্চাশ ডায়মন্ডের নিচে থাকতে হবে এরপর দেখো এখানে আমার আশি সেল লাগবে এখন আমি এটা পারচেস করার জন্য এখানে লগ ইনে ক্লিক দেবো আমার অ্যাকাউন্টটা আমি জাস্ট এখানে লগ ইন করে দেবো অ্যাকাউন্টটা লগ ইন করে দেওয়ার পর এখন আমার এখানে ওটিপি যাইতেছে দেন ওটিপি আমার সেট আপ দেয় আছে তো আমি আবারও চলে যাচ্ছি আমার ব্লুক স্ট্যাক্সে অ্যান্ড এখান থেকে আমি সরাসরি ওটিপিটা কপি করে নেব ওকে তো আমি এখান থেকে ওটিপির ওপর ক্লিক দিয়ে এই যে জাস্ট কপি করে নিলাম নেওয়ার পর ধরো আমি গেমটাকে ওপেন করে রাখি দেন ওপেন করে রেখে আমি কিন্তু এখানে আমার প্লেয়ার আইডিটা কিন্তু সরি আমি কিন্তু ওটিপিটা এখানে বসিয়ে দেবো দেন ওপি ওটিপিটা বসিয়ে দেওয়ার পরেই দেখো গাইস মাত্র এক সেকেন্ডও সময় লাগলো না আমার কিন্তু কংগ্রেস দিয়ে দিয়েছে তো এখন যদি আমি আমার গেমের মধ্যে যাই দেন সরাসরি দেখতে পাচ্ছি আমাকে পাঁচশো বিশ ডায়মন্ড কিন্তু দিয়ে দিয়েছে আমার আইটে কোনো ডায়মন্ড ছিল না পাঁচশো বিশ ডায়মন্ড কিন্তু আমি এখান থেকে নিয়ে নিলাম খুব সহজে এক থেকে দুই সেকেন্ডের মাধ্যমে তো এখন দেখো এখানে কিন্তু আমার অফারটা চলে গেছে এখন যদি আমি এখানে যত চাপাচাপি করি এখন আমি আর কিন্তু এটা নিতে পারবো না এটা জাস্ট একবারই একারিতে নিতে পারবো তো যেহেতু আমি এটা এখন পার্সেস করে নিয়েছি এখন তো তোমরা পার্সেস করবা তো তোমরা এখন কীভাবে পার্সেস করবা চলো সেটাও তোমাদেরকে এখন সরাসরি আমি আবারও ক্রোম বাজার থেকে দেখিয়ে দিচ্ছি ওকে দেন আমরা সরাসরি চলে আসলে আমাদের ক্রোম বাজারে ক্রোম বাজারে আসার পর তোমরা এখানে সার্চ করবা বিডি র্যান্ডম সব অ্যান্ড ফার্স্টে যে ওয়েবসাইটে তোমরা দেখতে পেয়ে যাবা সেই ওয়েবসাইটে তোমরা ভিজিট করবা ওয়েবসাইটটা ভিজিট করার পরে গাইজ তোমরা এখানে দেখতে পাবা যে অনেকগুলো প্রোডাক্ট আছে তোমাদের পছন্দের প্রোডাক্ট তোমরা চাইলে এখান থেকে নিতে পারবা তাছাড়া যেহেতু আমরা লেসিসমোর অফারটা নেবো এই জন্য আমরা ফার্স্টে দেখো লেসিসমোর যে অফারটা দেখতে পাচ্ছি সেই অফারটা আমরা কী করবো ক্লিক দেবো এটা তোমরা মোবাইলেও কিন্তু ফার্স্টে দেখতে পেয়ে যাবা তারপর এখানে আমাদের কিছুই করতে হবে না জাস্ট আমাদের প্লেয়ার আইডি যেটা আমরা কপি করলাম সেই প্লেয়ার আইডিটা আমরা এখানে লিখে দেবো এখানে লিখে দেওয়ার পর আমাদের কী করতে হবে এখানে বাইনাতে ক্লিক দিতে হবে বাইনাতে ক্লিক দেওয়ার পর যাদের এখানে কোনো অ্যাকাউন্ট নেই তারা একটা অ্যাকাউন্ট করে নিও গুগলের উপর ক্লিক দিয়ে আর যাদের অ্যাকাউন্ট করা আছে তা তো জানোই যে কীভাবে নিতে পারবো এখন আমরা এখন পেমেন্টে যাবো এই জন্য আমরা প্রসেস টু পেমেন্টের উপর ক্লিক দিলাম পর গাইস এখানে আমরা বিকাশ নগদ রকেট সমস্ত অপশন দেখতে পাচ্ছি তো এখানে আমরা কীভাবে পেমেন্ট করতে হয় বা আশি পার্সেন্টই আমরা কিন্তু জানি তাছাড়া আচ্ছা, তোমরা যদি না পারো তাহলে আমাদের আগের পেজে তোমরা ভিডিও পেয়ে যাবে যে কীভাবে আমরা পেমেন্ট করতেছি ওকে তো এই জন্য আমি আর তোমাদেরকে দেখাচ্ছি না যে কীভাবে পেমেন্ট করতে হয় তো তোমরা চাইলে পারো এখান থেকে সেন্ড মানির মাধ্যমে পেমেন্ট করতে পারবে নগদ রকেট এবং উপায়ে আর বিকাশের মাধ্যমে তোমরা সরাসরি পেমেন্ট করে দিতে পারবে পারবা আমাদের কাছে তো গাইস এইভাবে খুব সহজে তোমরা তোমাদের নিজেদের আইডিতে লেস ইস মোর অফারটা দুই তিন সেকেন্ডের মধ্যেই নিতে পারবা তো ভালো থেকে সবাই বাই বাই দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ